সোনার বাংলা সোনার দেশ বাংলাদেশিদের জীবন শেষ ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখে আপনাদের চুলকানি হয়েছে আপনারা চুলকানি সহ্য করতে পারতেছেন না আমি আপনাদেরকে বলতেছি আরে বেটা আমি আপনাকে বলতেছি আরে বেটা আমার জীবন আমি কি ভিডিও বানাবো না বানাবো সেটা আমার ব্যাপার আপনি যে বলছেন আমি নাকি ছাগলের তিন নাম্বার বাচ্চা আপনি কে আপনাকে কে অনুমতি দিছে আমার এই কথা বলার এখনো সময় আছে আপনি ভালো হয়ে যান নালে কিন্তু আমার তোরে কুট্টাল ভাব তুই কি মিলন করছস তুই চিনস আমারে বাইরে নি তো চাটি ঠিক করে আপনারা কতটুক জানেন বা জানেন না তা আমি জানি না কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বাংলাদেশের যত সরকারি চাকরি আছে যত ধরনের ছোট থেকে উপরের লেভেল পর্যন্ত সব ভারতের নাগরিক আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন পুলিশ থেকে শুরু করে ব্যাংকের কর্মকর্তা সব জায়গায় ইন্ডিয়ার নাগরিক আর আমরা বাংলাদেশিরা আজও লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাচ্ছি এই বাংলাদেশের মাটিতে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি কিন্তু সেই স্বাধীন বাংলাদেশে আমরা আজও পরাধীন ইন্ডিয়া থেকে মানুষ এসে আমাদের দেশে চাকরি করে সরকারি চাকরি আমরা বাংলাদেশিরা বাংলাদেশে ঘুরে বেড়ে আমরা চাকরি পাই না আর্টস মাস্টার ডিগ্রি পাস করেও আমরা এখন বেকার কেউ রিক্সা চালায় কেউ মেচে কাম করে কিন্তু ইন্ডিয়ার নাগরিক বাংলাদেশে এসে বড় বড় পদে চাকরি করে পুলিশ অফিসার আপনারা তো সবাই জানেন বড় বড় পুলিশের যে এসআই পেসআই এসআই সব কিন্তু ভারতের নাগরিক হ্যাঁ দর্শক আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম শামীম গাজী সারাফাত তিনি কিন্তু একজন টিকটক সেলিব্রিটি তিনি কিন্তু টিকটকের মধ্যে প্রতিবাদমূলক ভিডিও বানিয়ে থাকেন তিনি কিন্তু এ ব্যাপারে একটা ভিডিও বানিয়েছেন যে বাংলাদেশে ইন্ডিয়ান নাগরিক চাকরি করে কিভাবে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখি সেই ভিডিওটা আসসালামু আলাইকুম বিষয়টা সবাইকে জানিয়ে দিই বাংলাদেশে মানুষ চাকরি পাচ্ছে না সরকারি হিসাবে লক্ষ লক্ষ টাকা লাগে একটি সরকারি চাকরি পেলে কিন্তু এই বাংলাদেশে দশ হাজার পুলিশ চাকরি করে ভারতের নাগরিক হিসাবে তাও আবার উচ্চ পর্যায়ে তারা কিন্তু মুসলিম নয় হিন্দু পরিবারের সন্তান বোঝেন আলা আপনি এই দেশে জন্মগ্রহণ করেও চাকরি পান না কিন্তু কোথা থেকে ভারতের নাগরিক উড়ে এসে জুড়ে বসে আমাদের দেশে পুলিশের চাকরি করে থাকে বিষয়টা কেন আমাদের মুসলিমদের উপর গুলি করা হয় বিষয়টা আপনার আমার কাছে খুবই প্রশ্ন হয়ে যায় কারণ বর্তমান সরকার হলো ভারতের পাঁচাটা গোলাম আর এই কোরআন অবমাননা করার কারণে আমার বাংলাদেশের মুসলিম ভাইদের উপর গুলি চালিয়েছে জানায় তীব্র নিন্দা প্রতিবাদ এই সংগ্রাম এই আন্দোলন চলতেই থাকবে বর্তমান সময়ে যদি আমাদের দরকার ইসলামিক সরকার বিএনপি এবং আওয়ামী লীগকে হটিয়ে যদি আপনি ইসলামিক সরকার গঠন করতে পারেন তাহলে বাংলাদেশে কালেমার পতাকা